আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা আমি লাস্ট দুই দিনে আপনার কায়সার মহানগর এবং সিন্ডিকেট ওয়েব সিরিজটি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করছিলাম বাট কায়সার এবং মহানগর এই দুইটা কপিরাইট ক্লেমের কারণে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তো আমি হওয়া হওয়ার কোনো কারণ নাই আমি নতুন করে আবার দেখাই দিব আপনাদেরকে কীভাবে আপনারা এই কায়সর ওয়েব সিরিজটি ফুল এপিসোডটা আপনারা কিভাবে আবার ডাউনলোড করতে পারবেন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল অলরেডি দেখতেছেন আপনারা সিন্ডিকেট আপলোড করা আছে কায়সার আপলোড করা আছে কিছুক্ষণের ভিতরে মহানগর আপলোড আমরা করে দিব নর্মালি আপনারা লিঙ্কটা কপি করবেন টেলিগ্রামের লিঙ্কটা কপি করে ওখানে যাবেন আর অনেকে আমাকে একটা ক্লেম করছেন যে আপনারা ডাউনলোড করতে পারতেছেন না তো তাদের জন্য আমি বলে দিচ্ছি আপনি নর্মালি ড্রাইভের লিঙ্কটা কপি করবেন ড্রাইভের লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো যেহেতু কায়সার সিরিজটা আমি আপনাদেরকে জাস্ট আগে একটু দেখাই কায়সার সিরিজটা কিন্তু প্রায় নয়টা এপিসোড আছে যার কারণে পুরো সিরিজটা আমাকে জিপ ফাইলে করে দিতে হয়েছে নাহলে আপনাদের যে কোনো একটা সিরিজ মিস যেতে পারে যার কারণে নয়টা ফাইলে আমি একটা ফাইলের মধ্যে করে দিছি তো জিপ ফাইল আনজিপ করা খুবই ইজি জাস্ট আপনি আপনার পিসিতে একটা উইন্ডার নামায় রাখবেন অ্যান্ড এখান থেকে আপনি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে যে দেখেন ইয়েস চলে ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট সিম্পল তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই আর যারা একটু অ্যাডভান্স আছেন আপনারা তো তারা আপনারা আমাদের ডিসকর্ড সার্ভারও থাকতে পারেন ডিসকর্ডে আমাদের এই যে face gaming BD Discord server আছে আপনারা এখানে আমরা যখন যেটা আপলোড করি ইউটিউবে বা কোনো কিছু শেয়ার করলে আমরা সেটা এখানে ডিরেক্ট শেয়ার করে দিই এখান থেকে আপনি আপডেট পেয়ে যেতে পারেন আমি নর্মালি দেখা দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো আপনি সিম্পলি ডাউনলোড অপশানে চলে যাবেন দেন ডাউনলোড এনিওতে যাওয়ার পরে আপনি যে কোনো একটা এই যে দেখেন আপনার যদি আইডিএম থাকে তাহলে আইডিএম একটা ডিরেক্ট শো করবে আপনি জাস্ট ডাউনলোড স্টার্ট করে দিতে পারেন আর আপনি চাইলে ফাইল এখান থেকে চেঞ্জ করেও নিতে পারেন যদি আপনি কোনো ফাইলে সেভ করতে চান স্পেসিফিক কোনো ফাইলে হ্যাঁ তাহলে দেখেন আপনি এখান থেকে যে কোনো ফাইলে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এখন কাইসারটা আপডেট করছি আর আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল আইকন প্রেস করে রাখেন কারণ আমি কিছুক্ষণের মধ্যে সিন্ডিকেট আপলোড করে দিব অ্যান্ড মহানগর আপলোড করে দিব সেগুলো কাজ চলতেছে এগুলো আপলোড হচ্ছে এগুলো আপলোড হলে আমি আপডেট করে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুল্লাহ